গলা শুকাবে রেখে দেব তার সুরবি দিন গিয়ে রাতে লুকবে বুঝো না গো আমারই ছবি আমি মিনতি করে গেলাম চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ভালোবেসে আমি বারবার হারাব ভালোবেসে আমি বারবার তোমারিও মনে হারাব এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারই হব হরিনাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম la la la la la la